দেশ বিরোধী দুর্নীতিবাস স্বাধীনভাবে কেমনে রয় দেশ বিরোধী দুর্নীতিবাস স্বাধীনভাবে কেমনে রয় মুসলমানের বাংলাদেশে ওলামাদের লিস্টি হয় মুসলমানের বাংলাদেশে ওলামাদের লিস্টি হয় দেশ বিরোধী দুর্নীতিবাস স্বাধীনভাবে কেমনে রয় দেশ বিরোধী দুর্নীতিবাস স্বাধীনভাবে কেমনে রয় পিরাউলিয়ার বাংলাদেশে ওলামাদের লিস্টি হয় পিরাউলিয়ার বাংলাদেশে ওলামাদের লিস্টি হয় দেশটা স্বাধীন করেছিল শেখ মজিবুর রহমান স্বাধীনতার যুদ্ধে ছিল আলেমোলামার অবদান আলেমোলামার অবদান দেশটা স্বাধীন করেছিল শেখ মুজিবুর রহমান স্বাধীনতার যুদ্ধে ছিল আলেমোলামার অবদান আলেমোলামার অবদান সেই ইনশা আল্লাহর হুঙ্কারে আজ বাঙ্গালীদের বিজয় হয় ইনশা আল্লাহর হুঙ্কারে আজ বাঙ্গালীদের বিজয় হয় মুসলমানের বাংলাদেশে ওলামাদের লিস্টি হয় মুসলমানের বাংলাদেশে ওলামাদের লিস্টি হয় দেশ বিরোধী দুর্নীতিবাস স্বাধীনভাবে দেশে রয় দেশ বিরোধী দুর্নীতিবাস স্বাধীনভাবে দেশে রয় মুসলমানের বাংলাদেশে ওলামাদের লিস্টি হয় মুসলমানের বাংলাদেশে ওলামাদের লিস্টি হয় বড় বড় দুর্নীতি বাস আমার দেশে যাই দেখা দেশের টাকা পাচার করে লন্ডন এবং আমেরিকা লন্ডন এবং আমেরিকা বড় বড় দুর্নীতিবাস আমার দেশে যাই দেখা দেশের টাকা পাচার করে লন্ডন এবং আমেরিকা লন্ডন এবং আমেরিকা এই সমস্ত চোরের দল লম্বা গলায় কথা কয় এই সমস্ত চোরের দল লম্বা গলায় কথা কয় মুসলমানের বাংলাদেশে ওলামাদের লিস্টি হয় মুসলমানের বাংলাদেশে ওলামাদের লিস্টি হয় দেশ বিরোধী দুর্নীতিবাস ভাবে কেমনে রয় দেশ বিরোধী দুর্নীতিবাস ভাবে কেমনে রয় মুসলমানের বাংলাদেশে ওলামাদের লিস্টি হয় মুসলমানের বাংলাদেশে ওলামাদের লিস্টি হয় আসুন সবাই ঐক্য হয়ে ময়দানে কদম বাড়াই কে খেলাফত কে হেফাজত কে বায়ে কোনো চর্ম নাই দেখার কোনো সুযোগ নাই আসুন সবাই ঐক্য হয়ে ময়দানে কদম বাড়াই কে খেলাফত কে হেফাজত কে বায়ে কোনো চর্ম নাই দেখার কোনো সময় নাই দিনের স্বার্থে আসুন এবার এক টেবিলে বৈশা যাই কে হবি কে বাসুন্নি দেখার এখন সময় নাই দেখার এখন সময় নাই দলাদলের কারণে আজ নাস্তিকদের সুযোগ হয় দলা দলের কারণে আজ নাস্তিকদের সুযোগ হয় সেই কারণে বাংলাদেশে ওলামাদের তালিকা হয় সেই কারণে বাংলাদেশে আলেমুল আল্লামার তালিকা হয় দেশ বিরোধী দুর্নীতিবাস স্বাধীনভাবে কেমনে রয় মুসলমানের বাংলাদেশে আলেমুলামার লিস্টি হয় মুসলমানের বাংলাদেশে ওলামাদের লিস্টি হয় স্বাধীনতার যুদ্ধে ছিল মোল্লারা নিবেদিত এই দেশের মাটির সাথে ইসলাম আছে জড়িত ইসলাম আছে জড়িত স্বাধীনতার যোদ্ধা ছিল মোল্লারা নিবেদিত এই দেশেরই মাটির সাথে ইসলাম আছে জড়িত ইসলাম আছে জড়িত এই দিন বিরোধী চক্রান্ত মেনে নেয়ার মতো নয় মুসলমানের বাংলাদেশে ওলামাদের লিস্টি হয় ভাবতে অবাক আলে মোলামার কেমন তালিকা হয় দেশ বিরোধী নাস্তিকেরা স্বাধীনভাবে কেমনে রয় দেশ বিরোধী দুর্নীতি বা স্বাধীনভাবে কেমনে রয় মুসলমানের বাংলাদেশে ওলামাদের লিষ্টি হয় মুসলমানের বাংলাদেশে ওলামাদের লিষ্টি হয়